हु सामने रोजे के जाली हो सामने रोजे के जाली वो दिन वो महीने आ जाए वो दिन वो महीने आ जाए या कल्बे मदीने जा पहुँचे या कल्बे मदीने जा पहुँचे या दिल में मदीने आ जाए আপনি আপনার তৌফিক হয় নাই আপনি মৃত্যুর বিছানায় শুয়ে শুয়ে কাঁদছেন রসুল গো সারা জীবন তোমাকে প্রাণ দিয়ে ভালোবেসেছি তোমার রওজায় গিয়ে সালাম দিতে পারলাম না হঠাৎ করে দেখবেন আমার নবীর রোজ আপনার চোখের সামনে চলে এসেছে আমার নবীর মহাব্বত চাই কি চাই না এই জন্য কবি বলেন ইয়া কলবে মদিনে আ যায় কলবে মদিনে আ যায় দিল মে মদিনে আ যায় আমরা আল্লাহর কাছে একটাই দোয়া করি আল্লাহ আমাদেরকে আপনার হাবিবকে রাউজে পাকে নিয়ে যান যদি আমরা নাও যেতে পারি রাউজে পাক আমাদের দিলের ভিতরে আপনি হাসির করে দেন চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আমরা সেই নবীর উম্মত হিসেবে আমরা খুশি না মেজাজ খুশি আলী বিন আবি তালিব বলেন আমার রাসূল একদিন আমাকে ভাবে বললেন আলীরে শোনো আতাই তোমাল মিয়তা আহাদু মিনাল আম্বিয়াই আল্লাহ পাক আমাকে এমন কিছু বিষয় দান করেছেন যেগুলো অন্য কোন নবীকে আমার আল্লাহ দান করে নাই ফাকুল্লা ইয়া রাসূলুল্লাহ হজরত আলী বলেন ইয়া আল্লাহি যে জিনিস কোন নবীকে দান করে নাই এই জিনিস আপনাকে আমার আল্লাহ কি দান করেছেন আমার নবী বলেন এক নম্বর নসিরিত রবি আল্লাহ পাক আমাকে অন্তরের ভয় দিয়ে আমাকে সাহায্য করেছেন মক্কার ভিতরে যখন আমি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যখন মানুষের দ্বারে দ্বারে চলতে লাগলাম তখন আমি ছিলাম একা আমার দানে কেউ ছিল না আমার বামে কেউ ছিল না আমার আপন কেউ ছিল না আমি একা আমি কালিমার দাওয়াত নিয়ে যখন মানুষের ঘুরে ঘুরে দাঁড়ে দাঁড়ে গেলাম আমার কেউ ছিল না আবু জাহেল এবং মক্কার কাফেররা আমাকে মেরে ফেলার জন্য আমার আগে পিছে অনেক ষড়যন্ত্র করেছে কিন্তু আল্লাহ পাক তাদের অন্তরের ভিতরে আমার শত্রুদের দিলের ভিতরে একটা ভয় ঢুকিয়ে দিয়ে আল্লাহ পাক আমাকে সাহায্য দান করেছেন চিল্লে বলুন সুবহানাল্লাহ আমার রাসূল বলেন আমি তো একা ছিলাম ওরা চাইলে আমাকে যে কোনো সময় মেরে ফেলতে পারত ঠিক কিনা বলুন কিন্তু আল্লাহ পাক যখনই আমার নবীর শান নিয়ে কেউ বেয়াদবি করে আমার নবীর ইজ্জত নিয়ে আমার নবীর সান নিয়ে আমার নবীর মান নিয়ে কেউ যখন চিনিমিনি করে খারাপ চিন্তা দিলের ভিতরে এসে যায় আল্লাহ পাক ওই অন্তরের ভিতরে একটা ভয় ঢুকায় দেয় জোরে বলুন সুবাহ আমার রাসুল বলেন আমার নবী বলেন দুই নম্বর হলম وأوطيت مفاتيح الأرض আল্লাহ পাক আমাকে এই পৃথিবীর সমস্ত জমিনের সাবি যত সম্মান ইজ্জত রাজত্ব ক্ষমতার যত সাবি আছে সমস্ত সাবি আল্লাহ পাক আমার হাতে দান করেছেন এই পৃথিবীর সমস্ত ক্ষমতার রাজত্বের সাবি কার হাতে আমার নবীজির হাতে চিল্লায় বলুন না সোহান আল্লাহ নবীকে মোহাব্বত করলেন আপনা কথি সাবিকার হাতে আমার রসুল বলেন জমিনের সমস্ত সাবি আল্লাহ পাক আমাকে দান করেছেন আমি নবীর হাতে আল্লাহ পাক মাফাতি মিফতাউনের বহু বচন সমস্ত সাবি তখন আমার হাতে দিয়ে দিয়েছেন তিন নম্বর হল ওয়াসুম্মি তু আহমাদ আহমদ হলো এই পৃথিবীর ভিতরে যত নাম আছে ওই নামের ভিতরে সবচেয়ে দামি নাম সর্বশ্রেষ্ঠ নাম হলো মোহাম্মদ আহমদ আমাকে আল্লাহ এই পৃথিবীর ডিকশনারিতে যত আরবি নাম হতে পারে নামের ভিতরে সবচেয়ে সুন্দর নাম দিয়ে আল্লাহ পাক আমাকে ধন্য করেছেন আমার নাম আহমদ আর মোহাম্মদ রেখেছেন জোর বলুন সোহান বন্ধুরা আমার আমার রসুল বলেন চার নম্বরে যে নিয়ামত দান করলেন যেটি হলো আল্লাহ পাক আমার জন্য সারা পৃথিবীর জমিনকে আমি এবং আমার উন্মতের জন্য পবিত্র করে দিয়েছেন চিল্লায় বলুন পাঁচ নম্বর হলো সবচেয়ে বড় ওয়াজাআলতু উম্মতি খায়রাল উমামি আমার রসুল বলেন শুনে রেখো এই পৃথিবীতে হযরত সাইয়েদনা আদম সফিউল্লাহ থেকে হযরত ঈসা বিন মারইয়াম রূহুল্লাহ পর্যন্ত পৃথিবীতে যত উম্মত গত হয়ে গেছে এবং কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে মানুষ আসবে সকলের ভিতরে আমার উম্মতকে সকল উম্মতের উপরে মর্যাদা দান করেছে এর চেয়ে বড় কোনো নিয়ামত আমাদের জন্য আর হতে পারে এইটাই তো আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ উম্মতের সনদ দিয়েছেন সার্টিফিকেট দিয়েছেন চিল্লায় বলুন না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ পাক সূরা নিসার আঠাশ নম্বর আয়াতে বলেন আমি শুধু তোমাদেরকে সমস্ত উম্মতের উপরে মর্যাদা দিই নাই আমি তোমাদেরকে আমি আল্লাহ মহাব্বতের সাথে বলেন ইউরিদুল্লাহ আই বলেন আমি তোমাদেরকে মহাব্বত করি আমি তোমাদেরকে আমার সমস্ত বিধানকে আমি হালকা করে দিয়েছি আমি তোমাদের জন্য কঠিন কোন বিধান আমি তোমাদের জন্য নাজিল করে নাই যেহেতু আমি তোমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছি তোমাদের হায়াত কমিয়ে দিয়েছি তোমাদের রোগ বেড়ে বাড়িয়ে দিয়েছি তোমরা শারীরিকভাবে কবি দুর্বল থাকবে এই জন্য আমি আগের উন্মত রেছে আমি তোমাদের বিধানকে অনেকটা হালকা করে দিয়েছি আল্লাহ রব্বুল আলামিন সূরা হজের 78 নম্বর আয়াতে বলেন হুয়া জাতাবাকুম আমি সারা পৃথিবীর মানুষের ভিতরে বেছে বেছে আমি তোমাদেরকে আমার প্যার নবীর উম্মতের জন্য আমি তোমাদেরকে নির্বাচিত করেছি আমি তোমাদেরকে চাইলে আগে পাঠাতে পারতাম আমি তোমাদেরকে চাইলে হজরত ঈসা আলাই ইসালামের নবীর উম্মত বানাতে পারতাম হজরত মুসা আলাই সালামের উম্মত বানাতে পারতাম আমি চাইলে হজরত নু আলাই সালামের উম্মত বানাতে পারতাম আপনারা জানেন হজরত নু আলাই সালামের উম্মতকে আল্লাহ পাক জলুস্তাচার তুফান দিয়ে ধ্বংস করেছিল ঠিক কেনা বলুন এইভাবে কৌমে সামুক কৌমে আদ তাদেরকে আল্লাহ এক একটা বড় বড় আজাদ দিয়ে ধ্বংস করেছেন আল্লাহ বলেন তোমাদেরকে আমি মোহাব্বত করে আমি নোহের উম্মত বানাই নাই হজরত মুসা ইসা আলাইহিমাস সালামের উম্মত বানাই নাই আমি তোমাদেরকে মোহাব্বত করে আমার প্যার নবীর উম্মত হিসাবে নির্বাচিত করেছি আল্লাহ বলেন হুয়া জেতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম মিন হাজি আমি তোমাদেরকে যেভাবে নির্বাচিত করেছি আমি তোমাদের দিনের ব্যাপারে তোমাদের জীবন ব্যবস্থা তোমাদের ধর্মীয় বিধিবিধানের ভিতরে আমি কোনো সংকীর্ণতা রাখি নাই আমি তোমাদের বিধিবিধানের মধ্যে কোনো কঠোরতা রাখি নাই আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য অত্যন্ত সহজ সরল বিধিবিধান নাজিল করেছেন আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন কানাত বনু ইসরাঈল ইযা আসাবা আহাদুহুম যামবান আসবাহ মাকতুবান আলা বাবিহি যালিকা যামমু ওয়া গাফফারাতুহু বনি ইসরাইলের কোন যদি আল্লাহর কোন যদি না ফরমানি করত যদি কোনো গুনাহ করত সাথে সাথে তার ঘরের দরজার উপরে ওই গুনার কথা লেখা উঠে যেত নজরুল্লাহ বলেন কোথায় কে পাপ করেছে রাতের অন্ধকারে কেউ দেখে নাই কিন্তু সে কি পাপ করেছে ওইটা তার ঘরের দরওয়াজার উপরে ওটা লেখা উঠে যেত যে এই ঘরের অমুক সে এই পাপ করেছে চিৎকার দিয়ে বলুন আল্লাহ পাক আমাদের হেফাজত করেছেন না আমরা কত গুণা করেছি আমাদের ঘরের দেওয়ালে কোনোদিনই কি কোনো মেসেজ আসছে আমাদের মোবাইলে কোনো মেসেজ আসছে ফেসবুকে কোনো আমাদের গুণার কথা ভাইরাল হয়েছে বলি ইসরায়েলরা যখন কোনো পাপ করতো গুণা করতো সাথে সাথে তার বাহিরে দরজার উপরে মেসেজ এসে যেত এ বন্দা এ ঘরের অমুক নাম সহসে এই পাপ করেছে মেসেজ চলে আসতো এবং হজরত ইবিনে মাসুদ বলেন ওয়াকাফারা তুহু তার কি কাফারা দিতে হবে ওই গুণা থেকে কোন কাজ করতে হবে কোন দোয়া পড়ে কিভাবে কাফারা দিতে হবে ওই কথাটাও সাথে সাথে চলে আসতো বাইরে আমার আল্লাহ রব্বুল আলামিন এত কঠিন শাস্তি এই উম্মতকে দেয় নাই আমরা যদি কোনো বোনাও করি পাগল যদি আমরা পাহাড়ের গাছের পাতার সমান যদি গোনাও করি যদি আমরা সাগরের পানির পরিমাণ যদি গুণাহ করি আমার রসুল বলেন তোমরা আমার উম্মত তোমরা আমার উম্মত আমি বলে দিলাম উম্মতরে আত্তাইবু মিনাজ জাম্বি কামাল্লা জাম্বালা তুমি আল্লাহর কাছে একবার তওবা করো আল্লাহ পাক তোমাকে শিশু বাচ্চার মতো বেগুনা মাসুম বানায় দেবে চলো বলুন না সুবহানাল্লাহ একজন বান্দা সারা জীবন গুণা করেছে পাপ করেছে আল্লাহর কাছে গিয়ে এক ফোঁটা চোখের পানি ফেলেছে তার জীবনের সমস্ত গুণা মাফ হয়ে গেছে বন্ধুরা আমার হজরতে ইবিনে মাসুদ আরো বলেন কানা সাওমুম মিন قبلنا من الأمم إمساكم عن الكلام مع الطعام والشراب হযরতে বিনে মাসউদ বলেন বনু ইসরাইলরা যখন রোজা রাখার বিধান হলো যখন তারা রোজা রাখতো আমরা রোজা রাখি শুধু খাবার খাই না আর পানি পান করি না ঠিক কিনা বলুন স্ত্রীর সাথে মিলন আমরা করি না তিনটা কাজ করি রমজানে কিন্তু বড় ইসরায়েল যখন রোজা রাখতে হতো শুধু খাবার নয় পানি বন্ধ নয় স্ত্রী সহবাস বন্ধ নয় কোনো মানুষের সাথে কথা বলাটাও বন্ধ ছিল আজ আমরা রোজা রেখে আমরা ব্যবসা করি কিনা আমরা স্ত্রীর সাথে কথা বলি কিনা আমরা দুনিয়ার সমস্ত কাজকর্ম করতে পারি আল্লাহ পাক আমাদেরকে মহাব্বত করেছেন কারণ আমরা আমার নবীর পেয়ারা নবীর উম্মত হতে পেরেছি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ রাদিয়াল্লাহু লানাল ইউসরা ওয়া কারিহা লানাল আমার রাসূল বলেন আল্লাহ উম্মতের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন আল্লাহ পাক উম্মতের জন্য সব কিছুতেই সহজ বিধান রেখেছেন আর আল্লাহ আমার উম্মত থেকে সমস্ত কঠিন বিধানকে আল্লাহ পাক মুছে দিয়েছেন চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার হঠাৎ করে তার কাপড়ে পেশাব লেগে গেছে কি লেগে গেছে আমাদের কাপড়ে আমরা পেশাব করতে গেলে আমরা যতই চেষ্টা করি সেখানে পেশাব পড়ে যায় কিনা তখন আমরা কি করি সেটা ধুয়ে ফেলি ঠিক না বলুন বন ইসরায়েলের দামি কাপড় এক গোজ কাপড়ের দাম পাঁচশো টাকা এক হাজার টাকা দামি কাপড় নিয়ে পেশাব করতে বসলো যদি কাপড়ের মধ্যে পেশাব লাগে তাদের বিধান ছিল যেই জায়গায় পেশাব দেখেছে কেসি দিয়ে ওই কাপড়ের অংশটা কেটে ফেলতে হবে আস আল্লাহ পাক আমাদেরকে কি মহাব্বত করেছেন আমরা নাফাক লেগে গেল সেটা কেসি দিয়ে আমাদের কেটে ফেলতে হয় না আমাদের দাড়ি কাপড়ের সৌন্দর্য আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন আল্লাহ বলেন তোমরা পানি দিয়ে ধুয়ে ফেললে আমি তোমাদের কাপড়কে আমার নবীর উম্মত হিসাবে আমি তোমাদেরকে পবিত্র করে দিয়েছি ভাই আমার ভাবে যদি বলতে চাই রাত শেষ হবে দিন শেষ হবে এই উম্মতের উপরে আল্লাহ পাকের দয়া শেষ হবে না আমার নবীর দয়া শেষ হবে না আমার নবীর যে দয়া উন্মতের জন্য যে দয়া করেছেন কান্না করেছেন আল্লাহর কাছে কেঁদে কেঁদে উম্মতের জন্য আমার নবী সব সময় এই উন্মতের জন্য সহজ বিধান আল্লাহর কাছ থেকে মঞ্জুর করে নিয়েছেন বলুন আমাদের ঘরের মধ্যে মা বোন আছে কি নেই সকলের ঘরে আছে তো মেয়েদের প্রতি মাসে ঋতুস্রাপ হয় ঠিক কিনা বলুন বন ইসরায়েলের মেয়েদের যখন ঋতু সেরাপ হতো তাদের বিধান ছিল ওই সমস্ত মেয়েরা যতদিন ঋতু সেরাপ থাকবে ততদিন তারা একটা রুমের মধ্যে তাদেরকে আবদ্ধ করে রাখা হবে তারা কোনো মানুষের সাথে কথা বলতে পারত না রান্না বান্না করতে পারত না তারা অন্য অন্যের কোনো কাজ করতে পারত না আল্লাপাক এই উম্মতের যেভাবে পুরুষদেরকে মহাব্বত করেছেন আমার নবীর ছেলাই আমার মা বোনদের উপর আল্লাপাক রহম করেছেন আমার মা বোনদেরকে বলেন তোমাদের ঋতুস্রাপ হলেও তোমাদের জন্য স্বামীর সাথে কথা বলা স্বামীর সাথে ঘুমানো মা বাবার খেদমত করা ছেলে সন্তানকে লালন পালন করা তোমরা চাকরি করা গার্মেন্টসে যাও আমি তোমাদের জন্য নিষেধ করি নাই কিন্তু শুধুমাত্র স্ত্রীর সহবাসকে আমি তোমাদের জন্য হারাম করেছি এই কি নিয়ামত আল্লাহ পাক মত হিসাবে আমাদেরকে দান করেছেন চিল্লায় বলুন না সুবাহান সামনে ও সামনে রৌজে কে জালি ও সামনে রৌজে কে ও দিন ও মহিনে আ যেই নবীর উশিলাতে যেই নবীর উম্মত হিসাবে আমরা এতগুলো নিয়ামত পেয়েছি আমরা ওই নবীকে ওই নবীর মাজার জিয়ারত আমরা চাই কি চাই না আমরা স্বপ্ন যুগে নবীর দিদার আমরা চাই কি চাই না যদি এভাবে আজকে রাজি মুসান মিলাদ নবী মাহবিল থেকে যদি আমার নবীর মহাব্বতের সবক যদি নিতে পারি যদি আমার নবীকে যদি আমরা ভালোবাসতে পারি কবি বলছে হুসামেনে রাউজে কে চালি নবীকে মোহাব্বত করবে তুমি বান্দা তুমি উম্মো জানতে পারবে না কখন মদিনা থেকে তোমার জন্য ডাক এসেছে আল্লাহ পাক তোমাকে আমার নবীর রওজায় পাকের চালি তোমাদেরকে দিদার নসিব করে দেবে যারা আমার নবীকে মোহাব্বত করবে না তার তাদেরকে আমার আল্লাহ কোনোদিন মদিনায়ের সবুজ গুম্বুদ তাদেরকে দেখার নসিব হবে না জেলারুল নজবিল্লা যদি আমরা মদিনায় তৈবা সবজ গম্বুজ সবুজ গম্ভীর যদি আমরা দেখতে চাই নবীর জিয়ারত যদি আমরা পেতে চাই আমাদের অন্তরে আমাদের নবীর ভালোবাসা লাগবে কি কেন বলে আমরা সবাই মদিনাতে যেতে চাই কিন্তু আমরা নবীকে কত রকম হাফত করেছি মদিনার থেকে তো আমার জন্য ডাক আসে নাই নবীর মহাব্বতের চর্চা আমার অন্তরে হয় নাই নবীর যতদিন মেসেজ আসবে না আল্লাহ হুকুম যেদিন যতদিন হবে না ততদিন পর্যন্ত আমরা কেঁদে কেঁদে বুক বাঁচালেও আমরা আমার নবীর জিয়ারত আমাদের নসিব হবে না আমার রাসুল বলে গেলেন আমার রজার পাশে এসে যদি কেউ আমাকে ডাক আমি নবী কবরের ভিতর থেকে আমি জবাব দেয় रोजे के जाली हो सामने रोजे के जाली वो दिन वो महीने आ जाए वो दिन वो महीने आ जाए या कल्बे मदीने जा पहुँचे या कल्बे मदीने जा पहुँचे या दिल में मदीने आ जाए আপনি আপনার তৌফিক হয় নাই আপনি মৃত্যুর বিছানায় শুয়ে শুয়ে কাঁদছেন রসুল গো সারা জীবন তোমাকে প্রাণ দিয়ে ভালোবেসেছি তোমার রওজায় গিয়ে সালাম দিতে পারলাম না হঠাৎ করে দেখবেন আমার নবীর রোজা আপনার চোখের সামনে চলে এসেছে আমরা নবীর মহাব্বত চাই কি চাই না এই জন্য কবি বলেন কলবে মদিনে আ যায় কলবে মদিনে আ যায় দিল মে মদিনে আ যায় আমরা আল্লাহর কাছে একটাই দোয়া করি আল্লাহ আমাদেরকে আপনার হাবিবকে রাউজে পা জায়গায় নিয়ে যান যদি আমরা নাও যেতে পারি রাউজায় পাক আমাদের দিলের ভিতরে আপনি হাসির করে দেন চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আমরা সেই নবীর উম্মত হিসেবে আমরা খুশি না মেজার